ফলের খাজা খেতে মজা বাচ্চা খেলে হবে তাজা আপনি খেলে পাবেন মজা আজ খান নিজের বাড়িতে এরপর পাবেন হাজার দুয়ারিতে মুর্শিদাবাদের সৃষ্টি খেতে বড় মিষ্টি পুষ্টিকর হেভি টেস্টি আগে খান পরে দাম তারপরে কোম্পানির নাম নিয়ে আসুন গোল তামা পেতল মাথার চুল মাই নেম ইজ হাফিজুল ডাক নাম চুলবুল একশো কুড়ি পঞ্চাশ দশ না নিলে বহুত লস কুমুরপাড়ার গরুর গাড়ি মুর্শিদাবাদ আমার বাড়ি গাড়ি চালায় বংশীবদন খাজা এনেছে মামা মদন হাট বসেছে শুক্রবারে খাজা বেচি দাঁড়ে দাঁড়ে উচ্ছে বেগুন পটল মূলো কত খেলাম রাস্তার ধুলো জিনিসপত্র জুটিয়ে এনে হাপিজুলকে সবাই চেনে ঝাঁঝরি করা বেরি হাতা বড় লোক পায় বেকার ভাতা কলসি ভরা এখো ঘুরে খাজা বেচি গ্রাম ঘুরে খড়ের আটি নৌকো বেয়ে মন ভরে যায় খাজা খেয়ে অন্ধকানায় পথের পরে খাজা বেচি নাজ্য ধরে পাড়ার ছেলে সেনানের ঘাটে খাজা খেলে টেনশন কাটে খোকা গেল মাছ ধরিতে ক্ষীর নদীর কুলে তিলের খাজা খেলে যাবে সব দুঃখ ভুলে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ বাচ্চা মেয়ে খাজা খেলে হবে রাজবাড়ির বউ মোরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান যদি সংসার বাঁচাতে চান তো হাফিজুলের তিলের খাজা খান কেননা এতে আছে সাদা তিল খেলে হবে সবার মিল আকাশ ঘিরে মেঘ করেছে সৃষ্টি গেল পাটে সারাদিন খাজা বেচি স্নান করি ঘাটে কালো জলে হরেক রকম ফুল খাজা দিয়ে নিচ্ছি আমি তামার পেতল চুল রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চাও সকাল বিকেল ছেলে পিলে টাটকা খাজা খাও কনকনে শীত তাই খাজা এনেছি তাই ভাই চাই তার দস্তানা না খেলে মনে হবে পস্তানা কম দামে কিনে মজা খাজা এনেছি টাটকা তাজা বাপুরাম সাপুরে এসে গেছি দুপুরে আই বাবা দেখে যা তিলের খাজা খেয়ে যা যেই সাপের চোখ নেই তার কষ্টের শেষ নেই করে না পাস খাজা বেচি ছয় মাস তেরে মেরে ডান্ডা খেলে যান ঠান্ডা নদীর জল শুকিয়ে গেলে যেমন পড়ে থাকে বালি হাফিজুল চলে গেলে গ্রাম হয়ে যাবে খালি